খাবার বানাতে কি নাম কমপ্লিট তো ফার্স্ট ভ্যাকসিন নিয়েছিস না না না না ভ্যাকসিন এই তোর সুইট চিনি মেখেছিস তো না না নুন মেশিয়েছি নুন নুন খা খা খা খা খা

জানিস আজকে বার্থডে ও হ্যাপি বার্থডে ইউ বলবি না বলবি না একদম তো বয়স হলো ঠিক আছে শোন দু মিনিটে করে দিচ্ছি ওকে তো কতক্ষণ লাগবে বত্রিশ ঘন্টা লাগবে বত্রিশ ঘন্টা ঠিক আছে ডিম ছুঁড়ে পারবো ভালো কি করতে যাচ্ছিস রান্না করতে যাচ্ছি রে খুব খিদে পেয়েছি খুব কাম ম্যান মায়ের জন্য পাহাড়ি খুব স্যাড আছিস তাই না আমি হ্যাপি রে প্রচন্ড হ্যাপি এবারে তোর বাবা মা প্রচন্ড হ্যাপি হবে রে